কারো সুন্দর চেহারা দেখে তার প্রেমে পড়ো না বয়সের সাথে সাথে চেহারা খারাপ হয়ে যাবে কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো তার সব কিছুই তোমার সুন্দর মনে হবে সারাটা জীবন